মানুষ মারা গেলে মাইকিং কেন করা যাবে না কোরআন সৈহাদিস হতে উত্তর চাই রসল্লাহ সাল্লাসাল্লাম এক সাহাবি মসজিদে কিছু হারিয়ে গেছে তখন ওই সাহাবি বললেন যে অমুকের অমুকটা হারিয়ে গেছে আল্লাহ নবী শুনতে পেলেন এবং সাহাবিদেরকে বললেন তোমরা দোয়া করো ও যেন এইটা ফেরত না পায় আবার সে বেচা কেনা মসজিদে করছিল আল্লাহ নবী বললেন যারা মসজিদে বেচা কেনা করে তাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন তাদের বেচা কেনায় বরকত না দেয় এই হাদিস দ্বারা সালাফরা বুঝলেন যে মসজিদ দিয়ে বা মসজিদের মাইকিং দিয়ে কোনো মৃত্যুর মাইকিং করা যাবে না কোরআন সন্ন্যায় তা নাই সালাপরা করে নাই তা মসজিদে গিয়ে কোনো সালাপ মসজিদে গিয়ে বলে নাই অমুকে মারা গেছে আপনারা জোরে জোরে বলে নাই এরকম করে নাই অথবা মাইকিং করে নাই এই জন্য মাইকিং করাটাকে বিদাত বলেছেন সালাফ এলাকা ভিত্তিক ঘুরে এলাকা ভিত্তিক ঘুরে ঘুরেও করা যাবে না ওটাও বিদাত মোনাজাত কেন করা যাবে না কোরআন ও সই হাদিসতে উত্তর দিবেন মোনাজাত আল্লাহর নবী করে নাই আল্লাহর নবীর সাহাবি করে নাই তাবি করে নাই তাবে তাবি করে নাই সলফে সালেহীন করে নাই এবং কোনো ইমাম করে নাই আবু হানিফা করে নাই ইমাম শাহি করে নাই ইমাম মালেক করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই মক্কাই করা হয় না মদিনায় করা হয় না মক্কার মসজিদে নাই মদিনার মসজিদে নাই তারাও জানে এটা বিদাত তার মানে এটা ইসলামে নাই এর দলিলই নাই ওই জমিটা আমার না দলিল দেন এককভাবে করা যাবে একাকি করা যাবে একাকি হাত তুলে আপনার যতক্ষণ মনে চায় ততক্ষণ দোয়া করতে পারবেন এতে কোনো সমস্যা নাই রুকু থেকে ফরজ পরেও যদি একাকি করেন ওই জিগিরাজকার করার পরে তাতে কোনো সমস্যা নাই একাকি করা যাবে কারণ একাকি করার হাদিস আছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধা যাবে কি যাবে না ওই যে ওই হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে তাহলে উসাইমিন রহিমাহুল্লাহ আর বিনবাস ওনারা বুঝলেন যে লোকেরা যেহেতু দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে তাহলে রুকু থেকে যখন ওঠে তখন তো দাঁড়ানোই থাকে তাই বাম হাতের উপরে ডান হাত রাখবে আবার আলবানী রহিমাল্লাহ বুঝলেন না হাদিসে আছে যে তার হাত পূর্বের অবস্থায় ফিরে যাবে যেভাবে ছিল ওইভাবে ফেরত যাবে তার মানে শশ জায়গায় ফেরত যাবে হাত বাঁধলে তো শশ জায়গায় ফেরত যায় না হাত ছেড়ে দিলে স্বাভাবিক হয় শশ জায়গায় ফেরত যায় আবার বিনবাজ বললেন ঠিকই তো আছে শশ জায়গায় হাত ফেরত যাবে আগে তো হাত বাঁধাই ছিল এখনো হাত বাঁধবে তাহলে এটা ইকলাফ না এটা ইখতিলাফি মশালা সালাবদের ভিতরেই এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না সই হাদিসেরই দুইটা বুঝ তবে বেশি বিশুদ্ধ মনে হয় দুইটাই বিশুদ্ধ আপনি যেটা করবেন এটা ইস্তেহাদি মশালা ফরজ গোসল এটা নিয়ে তো শাইক আলোচনা করেছেন আমাদের দেশে জুমার খুদ্া লম্বা করা হয় ইহার কোন শহীদলিল আছে কি এক সাহাবি বললেন রাসুল্লাহ সাল্লাহ কাছ থেকে আমি জুমার দিন সুরা কাহাব শুনে মুখস্থ করেছি বলেন তো সুরা কাহাব কত বড় বিশাল বড় তার মানে বোঝা যায় খুদবা লম্বা দেওয়া যায় আবার ওই হাদিসে আছে যে বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে খুদবাটাকে খাটো করা তার মানে খুদবা আপনি স্বাভাবিক করবেন খাটো করবেন এটা ভালো তবে কোনো কারণে যদি খুদবা লম্বা হয়ে যায় তাহলে তা জায়েজ বিসমিল্লাহ রহমান রহিম একটা ছেলে জান্নাতে গেলে সত্তর জন হুর পাবে তাহলে একজন মহিলা জান্নাতে যায় যদি তার স্বামী না যায় তাহলে সে কি পাবে আর জান্নাতের হাতে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে আর একজন জান্নাতির হাতে তাকে কি দিয়ে দেওয়া হবে পিয়ে দিয়ে দেওয়া হবে হাঁটুর উপরে কি কাপড় তোলা যাবে জি না তোলা যাবে না প্রয়োজনে তোলা জায়েজ জানাজার নামাজে ইমামের পিছনে মুক্তাদিরের সুরাফাতে অন্য অন্য দোয়া পড়তে হবে কি জি সুরাফাতে পড়বে কোন সালাত নাই সুরাফাতে সারা তার মানে যেই সালাতে সুরাফাতে পড়া হয় নাই ওই সালাতে হয় নাই জাতির পিতা আসলে কে ইব্রাহিম আলাইসাল্লাম আমি ঈশার সালাতের প্রথম রাখাতে সুরাফাতেহা পাইনি রুকু পর্যন্ত পেয়েছি আমার নামাজ পূরণ হবে কি নাকি এক রাকাত পড়তে হবে রুকু পেলে রাকাত হয়ে যায় দলিল কি ওই যে একজন সাহাবি দূর থেকে আসলো আসার পরে তিনি দেখলেন যে সাহাবিরা আল্লাহ নবী রুকুতে গেছে তখন তিনিও রুকুতে গেলেন অতপর তাদের সাথে গিয়ে শরিক হলেন আল্লাহ নবী বললেন তুমি কি এই কাজ করেছো হে আল্লাহ নবী হ্যাঁ করেছি তুমি আর এই কাজ করবে না আল্লাহ নবী বললেন না তুমি তোমার সালাদটাকে আবার পড়ো তার মানে বোঝা যায় রুকু বেলে রাকাত হয় এবার আপনি বলবেন সুরা ফাতে হাজে পরে নাই হাত ধোয়া কি অজুর সময় হাত ধোয়া কি ফরস হাত যদি না থাকে কি ধুবেন হাতি তো নাই ওটা তো সুরা ফাতেহার জায়গা না সুরা ফাতেহার জায়গায় সুরা না ফাতেহা না পড়লে সালাত হবে না ওটা রুকুর জায়গা রুকু পেলে সুরা ফাতেহা রুকসুত হয়ে যায় যেই নবী বলেছেন সুরা ফাতেহা সারা সালাত হয় না ওই নবী বলেছেন রুকু পেলে রাকাত হয় আপনার সমস্যা কি এই জন্য ইখতলাফ করবেন না আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহি আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শেফায় কামেলা জেলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন এই মাহফিলকে কবুল করে নেন যারা এতক্ষণ বসেছিল তাদেরকে কবুল করে নেন যারা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে কবুল